ইদানিং কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে যেমন কি হিরো আলমের নয়টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আরও বিভিন্ন ধরনের মানুষের ফেসবুক অ্যাকাউন্ট এবং মোবাইলের ইমো হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে এমনকি আপনার মোবাইলটাও হ্যাক হয়ে যেতে পারে তবে এখন আপনি কিভাবে আপনার মোবাইলটাকে সুরক্ষিত রাখবেন হ্যাক হওয়া থেকে এবং আপনি কিভাবে জানবেন আপনার মোবাইলে অলরেডি কেউ পরিচালনা করছে কি না কেউ অ্যাডমিন রয়েছে কি না অ্যাডমিন কী জিনিস সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই মোবাইলটার অ্যাডমিন হচ্ছে আমি মানে এই মোবাইলটা আমি চালাই আমি পরিচালক এটাকে বলা হয় অ্যাডমিন মানে আমার একটি ফেসবুক পেজকে যদি আমি সেটিংয়ে গিয়ে কাউকে অ্যাডমিন করি সে কিন্তু চাইলে আমাকে এই ফেসবুক পেজ থেকে বাদ দিয়ে সে নিজে ওই ফেসবুকের মালিক হয়ে যেতে পারবে যেভাবে ফেসবুক পেজগুলো অ্যাকাউন্টগুলো হ্যাক হয় তো আপনার মোবাইলে যদি কেউ অ্যাডমিন থাকে কোনো অ্যাপসের মাধ্যমে যেমন কি একটি মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু হ্যাক করতে হলে অন্য একটি অ্যাপসের সাহায্য নিতে হয় নাহলে জিমেলের সাহায্য নিতে হয় হ্যাকারদেরকে তবে আপনার মোবাইলে এমন কোনো অপশন রয়েছে কি না এমন কোনো সফটওয়্যার রয়েছে কি না যা দ্বারা আপনার অ্যাকাউন্ট হ্যাক করবে আপনি এখনই আপনার মোবাইলটাকে চেক করুন এবং সেটা বন্ধ করুন প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন device admin name admin apps প্রত্যেকটা মোবাইলে কিন্তু থাকবে ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই লেখাটি থাকবে এবং এই সেটিংটি থাকবে এই অ্যাপসটি থাকবে আপনি এখানে সরাসরি চলে যাবেন যাওয়ার পরে আপনার এই ডিভাইস অ্যাডমিন অ্যাপস যেখানে রয়েছে সেটাতে ঢুকবেন ঢুকার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যানিডিক্স এবং আউটলুক এবং আরও একটি টোটাল তিনটি অ্যাপস রয়েছে আর মেইন যেটা ফাইন্ড মাই ডিভাইস এটা হচ্ছে আমার অরিজিনালি অ্যাকাউন্ট মানে এটা হচ্ছে আমার অরিজিনাল এর বাইরে যদি কোনো সফটওয়্যার থাকে এগুলো হচ্ছে কোনো প্রকার অ্যাডমিন যদি থাকে তাহলে সেটা আপনাকে হ্যাক করবেই এই যে আমার দেখতে পাচ্ছেন নিচে একটি সফটওয়্যার রিসাপোর্ট এই সফটওয়্যারটি ডিভাইস অ্যাডমিন ক্লাস রয়েছে তো আমি এখন এটাকে আনইনস্টল করে দেব মানে এই শুধুমাত্র আমার এই উপরের যে সফটওয়্যারটা রয়েছে ফাইন্ড মাই ডিভাইস এটা থাকবে আরগুলোকে আমি অলরেডি ডিলিট করে দেব সো এখন আমার এখানে আরেকটা সফটওয়্যার যেটা রয়েছে এই যে কোনো অ্যাপসের নিচে যদি লেখা যাচ্ছে যে অ্যাডমিন ক্লাস কিংবা অ্যাডমিন এই ধরনের লেখা থাকবে টোটালি সেই সফটওয়্যারগুলো রিমুভ করে দেবেন এভাবে কিন্তু আপনার মোবাইলটা সুরক্ষিত থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা প্রায় সময় আমাদের মোবাইল ইউজ করার সময় বিভিন্ন সাইট থেকে আমাদেরকে বলে যে আপনার মোবাইলে ভাইরাস আছে ভাইরাস ডিলিট করুন এই সফটওয়্যারটি ওপেন করুন প্লে স্টোর থেকে যে কোনো সফটওয়্যার কিন্তু ইউজ করা যাবে না আপনার যদি কোনো সফটওয়্যার প্রয়োজন হয় সেই সফটওয়্যারটি আপনি ব্যবহার করবেন তাও আবার জেনে শুনে যে কোনো সফটওয়্যার কিন্তু প্লে স্টোর থেকে আপনি ব্যবহার করতে পারবেন না ব্যবহার করলে আপনার মোবাইল হ্যাক হতে পারে আপনার ফেসবুক পেজ ফেসবুক অ্যাকাউন্ট সহ আরও অনেক কিছু হ্যাক হতে পারে কার তাই হচ্ছে যে প্লে স্টোরে সব কিছু অ্যাপস কিন্তু ব্যবহার করা মোটেও উচিত নয় আপনারা যারা ইউজ করেন তারা খুব সাবধানে থাকবেন এবং কারো কাছ থেকে কোনো কিছু লিঙ্ক শেয়ার করলে আপনাকে যদি কোনো আপনার কোনো ফ্রেন্ড কিংবা অজানা আপনার কোনো ফ্যান বা অন্য কোনো আইডি থেকে আপনাকে হঠাৎ করে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাই দিছে সেই লিঙ্ক থেকে আমরা যদি ক্লিক করি সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে তারপরে আরও একটি বিষয় রয়েছে হ্যাক হওয়ার যে বিষয়টা হচ্ছে আমাদের আমরা প্রায় সময় দেখি অনেকে আমাদেরকে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপ এই মতো শেয়ার করে যে পনেরো লক্ষ টাকা কিংবা পঞ্চাশ এমবি আজকের জন্য ফ্রি লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন লিঙ্কে ক্লিক করে ওপেন করে নিন এই ধরনের অনেকগুলা লোভনীয় অফার অনেকে ভুল করে ক্লিক করে ক্লিক করার পর আরেকজনকে শেয়ার করতে বলে ওটা শেয়ার করে দেয় এটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সবচেয়ে বড় একটা বিষয় রয়েছে তাই এই সমস্ত লোভনীয় অফার যদি আপনি নেটে পান এগুলো কাউকে শেয়ারও করবেন না আপনি নিজেও এই লিঙ্কে ক্লিক করবেন না আসলে এই বিষয়গুলো আপনাদের সবার জানা উচিত এবং জানানো প্রয়োজন তাই আমি ভিডিওটি করেছি এবং আপনাদের যদি উপকারে আসে ভিডিওটি দেখবেন এবং আরও যারা আপনার বন্ধু বান্ধব রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যারা রয়েছে তাদেরকে বিষয়টি জানানোর জন্য আপনার ভিডিওটি শেয়ার করা আপনার জন্য জরুরি তাই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি বুঝতে পারে জানতে পারে সো এই ধরনের আরও অনেক ইনফরমেশন ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো করে রাখতে পারেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ